শেখ হাসিনার সরকার গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান আরো এক ধাপ পিছিয়ে এখন একশো বাহান্নতম চলুন বলি থ্যাংক ইউ পিএম বাংলাদেশের সাংবাদিকেরা কেন সংবাদ করতে পারেন না সেই নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের বক্তব্য আমাদের জন্য চরম লজ্জার ইতিহাস হয়ে রয়ে যাবে বহুদিন তারা খুব স্পষ্টভাবেই বলেছে যে তারা চাপের মধ্যে আছে এবং কিছু বিষয়ের উপর প্রতিবেদন করতে পারে না এটা কে করছে এ বিষয়ে নির্দিষ্ট করে বলেনি কিন্তু তারা যা বলেছে তাতে বোঝা যায় নিঃসন্দেহে তারা একটা চাপের মধ্যে থাকে এই চাপের কারণে তারা সেলফ সেন্সর আরোপ করতে বাধ্য হয় জেঁকে বসেছে যে গুলশানে এক তরুণী আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমপির নামে মামলা হবার পরেও সব গণমাধ্যম অভিযুক্তের পরিচয় গোপন রেখে নিউজ করেছে অর্থাৎ আমাদের সংবাদ মাধ্যম এখন শুধু শেখ হাসিনার সরকার নয় তাদের সহযোগীদেরও ভয় পাওয়া শুরু করেছে পরিবেশ ও মানবাধিকার কর্মী রিজওয়ানা চৌধুরী মিডিয়ার এই আচরণকে বেশ দারুণভাবে ব্যাখ্যা করেছেন তারা কাকে খুশি রাখার চেষ্টা করেছে সেই বিশিষ্ট শিল্প প্রতিষ্ঠান এবং তার অধিকর্তাকে নাকি আসলে সরকার নারাজ হয়ে যেতে পারে কারণ সরকার হয়তো এই বিষয়টাকে ততটা গুরুত্বের সাথে দেখে তদন্ত করবে না এবং যথাযথ বিচার করবে না সরকার হয়তো গণমাধ্যমগুলো আছে তাদের উপর রুষ্ট হয়ে যেতে পারে তাদের হয়তো দুটোই আশঙ্কা ছিল গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কেন এত নিচে নেমে গেছে তা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন দু সাল থেকেই পতনের ধারায় থাকলেও দু সাল থেকে সূচকে বাংলাদেশের অবস্থান দ্রুত অবনতি ঘটে দু সাল মানে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন এবং নৈশ ভোটের বছর এই সময় থেকে গণমাধ্যম এবং বিরোধী মতের উপর পুরো দস্তর আগ্রাসী মনোভাব নিয়ে চড়াও হওয়ার মাধ্যমে শেখ হাসিনার সরকারের পূর্ণ ফ্যাসিস্ট রূপান্তর ঘটে চলুন দেখে আসি গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য এই সরকার কি কি করেছে মূল অংশে যাওয়ার আগে প্লিজ ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন গণমাধ্যমকে সেলফ সেন্সরশিপে বাধ্য করার জন্য যে অস্ত্রগুলো শেখ হাসিনার সরকার ব্যবহার করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন গেল বছর অর্থাৎ দু সালে এই আইনের আওতায় করা মোট একশো আটানব্বইটি মামলার মধ্যে একচল্লিশটি মামলাই ছিল পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে যাতে আসামি করা হয় মোট পঁচাত্তর জনকে করোনা মহামারীর মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপের সমালোচনা করে কার্টুন এঁকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা স্বীকার করেছিলেন কার্টুনিস্ট কিশোর একই মামলায় আটক লেখক মুস্তাকের তার প্রয়োজন পড়েনি যুবলীগ নেত্রী শামিমার নূর পাপিয়া যে অসহায় মেয়েদের পাঁচ তারকা হোটেলে নিয়ে পতিতা বৃত্তিতে বাধ্য করত সেই পাতিয়া কাণ্ড নিয়ে নিউজ করার কারণে ঢাকায় তার অফিস থেকে বের হবার পর নিরুদ্দেশ হয়ে যান কাজল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাবলিশ করে বলে ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিক কাজলকে অনুসরণ করা হচ্ছে তার মোটর সাইকেলেও ট্যাম্পারিং করা হয় মনে হচ্ছে তিনি ঘুমের শিকার হয়েছেন টানা তিপ্পান্ন দিন নিরুদ্দেশ থাকার পর খোঁজ মেলে কাজলের তার বিরুদ্ধে থাকা সময়ের বিষয়ে দি ডেইলি স্টার পত্রিকায় সাক্ষাৎকারে তিনি বলেন মনে হচ্ছিল যেন একটি কবরের ভিতরে আছি খুব ছোট একটা জায়গা ছিল না কোনো জানালা কিন্তু কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল কেন বা কোথায় আটকে রেখেছিল তা তিনি প্রকাশ করতে চাননি বুঝতে পারেন কতটা ট্রমার শিকার হলে মানুষ এমন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তবে ডিজিটাল নিরাপত্তা আইনই শেখ হাসিনা সরকারের একমাত্র অস্ত্র না গণমাধ্যম সহ বিরোধী মতের থেকে হেলমেট বাহিনীর হামলার শিকার হন ডেইলি স্টার প্রথম আলো বিটি নিউজ টোয়েন্টি ফোর দেশ রূপান্তর সহ মোট নয়টি পত্রিকার সাংবাদিকেরা তার আগে ফেব্রুয়ারি মাসে নোয়াখালীতে কাদের মির্জা ও তার প্রতিপক্ষ গ্রুপের সংঘর্ষের নিউজ কভার করতে গিয়ে বিপ্লবের নেপথ্যের কারিগরদের নিয়ে নিউজ করার দায়ে সাংবাদিক ফরিদুল মোস্তফাকে গ্রেফতার করে নির্যাতন চালায় ওসি প্রদীপ হ্যাঁ সেই প্রদীপ প্রিয় দর্শক মনে করিয়ে দিচ্ছে সাংবাদিক দম্পতি সাগররুণী হত্যার কথাও যেখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে অপরাধী গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়ে পার করে দেওয়া হয়েছে নয়টি বছর দায় এড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন কারো বেডরুম পাহারা দেওয়া সম্ভব না আমরাও বুঝি বেডরুম পাহারা দেওয়া সম্ভব না কিন্তু খুনের বিচার তো করা সম্ভব কি গণমাধ্যমের কণ্ঠ রুখে দিতে শেখ হাসিনা সরকার অপব্যবহার করেছে তথ্য প্রযুক্তির দু সালে কেনা হয় ডিপ প্যাকেট ইন্সপেকশন প্রযুক্তি যার সাহায্যে প্রয়োজন হলে যে কোনো ওয়েবসাইট সম্পূর্ণ বা আংশিক ব্লক করে দেওয়া যায় এই প্রযুক্তি ব্যবহার করে দরকার হলেই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি বন্ধের পাশাপাশি বেফাস নিউজ আটকাতে গিয়ে নানা সময়ে ব্লক করা হয়েছে আল জাজিরা ডেইলি স্টার বিডি নিউজ টোয়েন্টি ফোর এর মতো নামি দামি ওয়েবসাইট মিডিয়ার কণ্ঠরোধের এত যজ্ঞের পরেও যাদের থামানো যাচ্ছে না তারা হচ্ছেন বিদেশে নির্বাসিত ব্লগার এবং সাংবাদিকেরা তবে তাদের পথেও কাটা বিছিয়ে দিয়েছে এই সরকারের সাইবার টিম হাজার হাজার ফেক অ্যাকাউন্ট তৈরি করে তা দিয়ে রিপোর্ট করে এইসব প্রবাসী ব্লগার সাংবাদিকদের সোশ্যাল মিডিয়া আইডি ডিসেবল করে দেওয়া হয় একই সাথে ফলস কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি স্ট্রাইক দিয়ে তাদের পোস্ট রিমুভ করে দেওয়া হয় তথ্য প্রযুক্তির এই হামলায় ডক্টর পিনাকি ভট্টাচার্যের ব্যক্তিগত ফেসবুক আইডি বন্ধ হয়ে যায় সাংবাদিক কনক সরোয়ারের প্রথম ইউটিউব চ্যানেল থেকে জেনারেল সরোয়ার দিয়ে সাক্ষাৎকারের ভিডিও ডিলিট করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় প্রবাস থেকে প্রকাশিত আমার দেশ ইউকে এর ওয়েবসাইট বুঝতেই পারছেন আইনি এবং বেআইনি সময় আপনার প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে রোজগার হারিয়ে একে একে পথে বসবেন সবাই তাই দু হাজার একুশ সালের তেসরা মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে নিজেদের পেশা ও প্রতিষ্ঠানের ঐতিহ্য ফিরিয়ে আনার শপথ নিন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আন্দোলনে সব রাজনৈতিক দল w Poetry, Coda Office.